হাই গাইস আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে হোম ব্লগস কার্ড অ্যাক্টিভেট করতে হয় প্রথমে আমরা কার্ডটি নিব এবং কার্ডের পেছনে যে গোপন কোডটি আছে এই সেই কোডটি নিয়ে আমরা এখানে পেস্ট করব পেস্ট করার পরে এখানে আমাদের ভেরিফিকেশনটা শুনবো আমরা কার্ডটি কোথায় পাবো এর জন্য আমাদেরকে যেতে হবে প্রো মাই অফার ডট কমে pro my offer dot com এমন একটি বিশ্বস্ত ওয়েবসাইট সেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়াও এখানে আছে গেম মিউজিক এবং অনেক গিফট কার্ড অফার আপনি আপনার পছন্দের গিফট কার্ডটি এখান থেকে পছন্দ করে নিতে পারেন যেহেতু আমরা একটু কথা বলবো রোডলক তো ওয়েবসাইটে ঢোকার পরে রোডলক্সের যে আইকন আছে সেখানে লাল মেরে বাটন ক্লিক করবো লাল মেরে বাটনে নতুন আরেকটি ইন্টারফেস এই ইন্টারফেসে আমরা আপডেট থেকে আমরা রেড বক্সের হিডেন নাও বাটনে ক্লিক করব হিডেন নাও বাটনে ক্লিক করে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে সো এইখানে আমরা আমাদের মেলটাকে দিয়ে দেবো আমরা ইমেলটা দেওয়ার পরে সেখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে একটি কোড জেনারেট হবে পিক আপ করি হ্যাঁ, এখান থেকে আমাদের অনেকগুলো ডিভাইস দেখাচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপেল এবং উইন্ডোজ তো আমরা বেসিক্যালি অ্যাপেলের জন্য নেব অ্যাপেলে ক্লিক করলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক হাজার তিন হাজার এবং পাঁচ হাজার পাঁচ হাজার রোবাক্স জেনারেট হওয়ার এখানে করলে ওরা পরবর্তী নেক্সট স্টপিতে চলে যাবে আমরা পরবর্তী নেক্সট স্টপিতে যাওয়ার জন্য করছি thank you